তৃণমূল যা বলে কথা দিয়ে কথা রাখে তৃণমূল কংগ্রেস হচ্ছে হাই কোয়ালিটির ডিভিডি আপনি ডিভিডি যখন ভিসিআরে চালাবেন কানে শুনতেও পাবেন চোখে দেখতেও পাবেন আর বিজেপি আর কংগ্রেস হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট আপনি টেপে চালাবেন খালি কানে শুনতে পাবেন চোখে দেখতে পাবেন না চোখে দেখে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কানে শুনে নয় আমাদের সরকার যা বলেছে আমাদের সরকার তা করেছে আমরা বলেছিলাম যে আমরা বাংলার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি নষ্ট করতে দেবো না আমরা করতে দিইনি আজকে জয় জোহার থেকে শুরু করে তপশিলি বন্ধু এসটি সম্প্রদায়ের জন্য জনজাতি মূলবাসীদের জন্য কে করছে মোদী সরকার নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার করেছে আজকে সবুজ সাথীর সাইকেল একটা নবম শ্রেণী দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী একাদশ শ্রেণীতে যারা পড়ে তারা আজকে সবুজ সাথীর সাইকেল পাচ্ছে কেউ বলতে পারবে না যে আমি সিপিএম করি কংগ্রেস করি বলে আমি সবুজ সাথীর সাইকেল পাইনি